আমার গান সুর ছন্দ কাহার লাগে যদি মন্দ আমার গান সুর ছন্দ কাহার লাগে যদি মন্দ লিখিব হয় যত দ্বন্দ্ব তবু আমারি গান আমার সুর কখনো হবে না বন্ধ কখনো হবে না বন্ধ কখনো হবে না বন্ধ আমার গান সুর ছন্দ ছন্দ কাহারো লাগে যদি মন্দ আমার গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ লিখিব হয় যত দ্বন্দ্ব তবু আমার গান আমার সুর কখন হবে না বন্ধ কখন হবে না বন্ধ কখন হবে না বন্ধ আল্লাহ বিনে কার ভয় আমার দিলে নাহি হয় জানিস তো সতের জয় হবেই হবে নিশ্চয় আল্লাহ বিনে কার ভয় আমার দিলে নাহি হয় জানিস তো সতের জয় হবেই হবে নিশ্চয় করোনা করোনা দিও না দিও না কখনো দিও না আমায় গান মন্দ করোনা করোনা কখনো করোনা আমায় গান মন্দ আমার গান সুর ছন্দ তাহার লাগে যদি মন্দ আমার গান সুর ছন্দ কাহার লাগে যদি মন্দ লিখিব হয় যত দ্বন্দ্ব আনন্দ তবু আমারি গান আমারি সুর কখন হবে না বন্ধ কখন হবে না বন্ধ কখন হবে না বন্ধ আমারি গান সুর ছন্দ কাহারও লাগে যদি মন্দ আমার গান সুর ছন্দ কাহার লাগে যদি মন্দ লিখিব হয় যত দ্বন্দ্ব তবু আমারি গান আমারি সুর কখন হবে না বন্ধ কখন হবে না বন্ধ কখন হবে না বন্ধ